আচ্ছা। হ্যাঁ। হ্যালো বন্ধুরা এতক্ষণ যে ভিডিওটি দেখলেন আপনারা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে রাখবেন তোকে চোখের সামনে রাখার জন্য তোর পাশাপাশি থাকার জন্য আমি এখানে এসে উঠেছি আমি জানি আমি জানি তুই আমাকে ঘৃণা করিস আমি জানি আপনারা বলেন এত ইমোশনাল আছে কি যদি ভালো লাগে তাহলে তো লাগবেই